মামলা রায় হওয়ার কথা মামলাটি সত্য মিথ্যা বড় কথা না দু সালে জরুরি অবস্থার সময় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল হ্যাঁ, তো যাই হোক এটা জানি আমি কারা করেছে এটা দেশ বিদেশের অনেক বন্ধুবান্ধব অনেক শত্রু আছে তো সবচেয়ে বড় সত্য হচ্ছে সেই শত্রু যে রাজনীতিতে নিজের দলের লোক এবং অপর দলের লোকের জন্য না করে তার সহযোগিতাকে তার পথের কাটা মনে করে শরীর অধিকার বন্ধুরা ভালো থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ক্রস করছি বা দিকে শহীদ মিনার এবং এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে আমার দেশের মানুষের মুক্তির জন্য আমার জীবনে সর্বশ্রেষ্ঠ সময়টা আমি ব্যয় করেছি আজকে জেলখানার ভিতরটা কেমন সেটাও দেখার দ্বারা জানা নেই তবে আমরা যারা জেলে থাকি সব থেকে বড় কথা হচ্ছে জেলখানের একমাত্র পথ যেখানে বন্ধু এবং শত্রুকে না সকল সময় বাংলাদেশ ছাত্রলীগের একসময় কার্যকরী কমিটি দায়িত্ব পালন করছি আপনারা যারা সেদিক বিদেশে বিভিন্ন কাজে ছড়িয়ে আছেন আমি শেখ তমিল হাসান বলছি সমাজের সমস্ত বিশ্বাস করি সে সমাজ এ মানুষ এ দেশ আজ এক নষ্ট প্রক্রিয়ার মধ্যে একজন প্রধানমন্ত্রীর পক্ষেই সব কিছু পরিবর্তন করা সম্ভব নয় লোক মিলেই সব কিছু পরিবর্তন করতে পারে না তারা আশেপাশের লোক জনগোষ্ঠী এর জন্য দায় আজকে পতনের সমাজে অন্যতম খিদার আমরা সমাজের মধ্যে থেকে আমরা সমাজ আজকে মনে করছে বিচার ব্যবস্থার অন্যতম ক্ষেত্রে আমার পিতা সাজ্জাদুল হক যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন রেকর্ড লয়ার ছিলেন বাংলাদেশ ছাত্র ইয়ের পতাকাটালে আসার পর থেকে আমার অন্তত পক্ষে আমার বাবাকে কোনো মানা করতে দেখিনি রাজনীতি করতে আমাকে রাজনীতিতে যোগিত করেন তো সমসাময়িক জায়গায় সচেতনভাবে তার বিভিন্ন আলাপ আলোচনা ছোটোবেলায় আমার শিক্ষা এবং দীক্ষার মাস থেকে আমি রাজনীতিতে বড় থেকে জি রাজনীতি অস্কার বলে কোনো জিনিস সেটা আমার ঠিক সেভাবে পাইনি যারা আমাকে রাজনীতি নিক্ষুপ এক সময় তারাও আমাকে রাজনীতি থেকে বের করার জন্য সেই দুঃসময় চেষ্টা করেছে ধন্যবাদ তাদেরকে তারা সফল হলে আমি হয়তো আজকে জীবনে প্রাণ পেতাম জীবনের শেষ মঞ্চে না আসে আজকে আবার বলছি জয় হোক বাংলাদেশে জয় হোক মানুষের জীবিকা মানুষকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমি চলেছি যাবার মুহূর্তে আজকে মনে হচ্ছে অনেক করা আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আমার সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আজকে অনেক অনেক দিন দূরে চলে গেছেন আমার সময়কার সেই শিক্ষক শিক্ষিকা অনেক বেছে নিই মনে পড়ছে doctor Mosharraf Hossain doctor Mozaffar Ahmed doctor Nasiruddin সহ অনেকে এই কাজ তাদের আমার হাতে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রবন্ধু বন্ধুরা যাদের সাথে পড়াশোনা করার সুযোগ হয়েছে হয়তো জীবনের সর্বোচ্চ দিতে পারি বিশ্ববিদ্যালয় এলাকায় পদচারণা করে জানতে পারি এক নতুন কথা সে কথা হচ্ছে আজকে বিশ্ব মাথা উত্তরে আরও বাংলাদেশ সাথে এখন চলে বাংলাদেশ ছাত্রলীগের পতাকাটা আসার আগে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে আমার একটি নবজন্মের প্রকাশ কিন্তু ছাত্র রাজনীতি ছাত্র রাস্তায় থমকে গিয়েছিলাম সকালবেলা খামকটা শুনে হঠাৎ করে বাজারে যাবো আপনি এদিকে রিক্সা দেন কেন এই ডান দিকে আপনি এদিকে ঢুকছেন কেন আরে হাইকোর্ট তো চুরি আপনি এদিকে যান না আপনাদের তো আপনি হাইকোর্টের সামনে করছেন আমি যাবো হাইকোর্ট আরে বাবা আপনি আমার বাংলাদেশ চিনেন না আমি বাংলাদেশে সব চিনি আপনারও চিনি আপনি ওদিকে গরিব গরিব ঢুকছেন কেন আপনি ডাইনে যান বাবা আপনার একটু ভালো পথ দেখাচ্ছি আপনি আমি যে জায়গায় যাবো হাইকোর্টের তো চারিদিক দিয়ে হাইকোর্ট বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে হাইকোর্ট আছে রিক্সা না চিনলে হাইকোর্ট দেখায় সব শেষে বাবা আমি এদিকে যাবো না ঠিক আছে আপনি যান আপনি এদিক দিয়ে যান আপনি কোনো এক গেটটা নামার দিন ঠিক আছে হ্যাঁ আমি কিন্তু আপনাকে কিছু বলি নাই আপনাকে আচ্ছা আপনি তো মাঠের মধ্যে যে হাইকোর্ট নেবেন আমি রাস্তাতে যাবো হাইকোর্টে ঠিক আছে বাবা আপনার সমস্যা আছে না না ভালো খারাপ কিছু নাই হ্যাঁ বাংলাদেশে আপনারও বয়স হয়েছে আমার একটু কম বয়স কিন্তু আপনি ভুল পথে যেন না ঠিক আছে আমাকে ভুল পথ দেখান না দেখো এটা একটা সবার কথা মানুষের জীবনের চলার কথা এ বাবা আমি হাইকোর্টে অসুস্থ মানুষ বাবা আপনি যান বাদিকে অসুস্থ মানুষ আমি অসুস্থ মানুষ করে করে যাবো করে যাবো আমি করে যাবো আমি করে যাবো আপনি আপনি কাকে বলে যাবো আচ্ছা আপনি এ ভাই করে আরে বাবা করে যাবো পরীক্ষা কেন আমি হাইকোর্টে যাবো কোন ভিতর দিয়ে ওই গেটে যাবো আমি মিয়া আপনার রুট আমার দেখার দরকার নেই হেঁটে যাবো না আরে বাবা বুঝছি তো ওদিক দিয়ে কই যাবো আমি ওটা যাইতে দিবে না বুঝছেন না ওর ডিউটি আছে যাও নিজে জাম লাগানো জানো জান ভাই হাইকোর্ট দিকে ভিতর দিয়ে আমি এখন রাস্তার মধ্যে হাইকোর্টে যাবো তাই না হাইকোর্ট ভিতর দিয়া আমার প্রায় হাইকোর্ট ভাঙিয়েছেন ভাঙিয়েছেন হাইকোর্ট ভিতর দিলে আমি কোন জায়গায় যাবো আমি যাবো এই গেটে বুঝছেন না অনেকটা আমার কোন গলি বেরিয়ে নতুন নতুন সার্ভিসে অনেক মানুষ উন্নয়ন উন্নয়ন হারার সবচেয়ে বড় জিনিস হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের ছাত্র সামিল হবে তখন বাঁচার হোক মানুষের হোক রাস্তাগুলি সব বন্ধ নতুন নতুন পথ নিজেতে কষ্ট হচ্ছে সেই চেনা পথ দিয়ে আপনারা কি ভালো আছে আমি জানি আগে আমরা আমি আমার সিনেমার শিক্ষক আবার ছাত্র আপনি বলেন কেবল আশির থেকে সংগ্রাম আমার সংগ্রাম শুরু ছিল স্বাধীনতা নিয়ে মজা লাগে আর ভালোই ভাবতে হবে বাংলাদেশে এক নতুন আইন এসেছে সে আইনটি খুব সুন্দর smoking is injurious for health Delivery is paramedic and precaution for the doctor. They about the uh, about their decision regarding a patient to cure him. এরা সিগারেটের উপর দল দিয়ে ভাবে অতিরিক্ত সময় ডাইনের কি ভাই ফোন করতে ঠিক আছে সামনে দাঁড়িয়ে আছি আসলে যখন এই আমার বিরুদ্ধে হয় তখন আমার বাবা ব্যক্তি ছিলেন তিনি সুপ্রিম কোর্টে একজন সিনিয়র আইনজীবী ছিলেন অত্যন্ত যখন সেনাবাহিনী তার জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল গাড়ি যাচ্ছি আসলে র্যাবের অন্য কোনো ব্যাপার নাই কালো ড্রেস এই ড্রেসটা আসলে একাত্তর সালে আলবদরটা কালো ড্রেস করে তো সেই কারণে কালো ড্রেসটার প্রতি আমার একটা ঘৃণা এবং কেমন জানি একটা খারাপ বোধ সবসময় সংগত কারণেই এই এলিট ফোর্স বিশেষজ্ঞতা হবে সে ধারা যেটা আইএসআই না র না সিআইএ জানি না তবে টেরোরিজম নিশ্চয় করে RAB has been accused for visual skill from his জয় বাংলা যাচ্ছি বিচারের কোনো জায়গা নেই বিচারের জায়গাটা সর্বশ্রেষ্ঠ জায়গা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যদি আমার বিচার ব্যবস্থা রায় আছে নির্ধারিত রয়েছে ঢাকার জজ করে আমার একজন ছাত্র জীবনের সহযোগিতা নিয়োগ হোসেন বড় অপেক্ষা করছেন তার সমস্ত করো আমি আসলে সবাইকে জানাচ্ছি আজকে আমি প্রস্তুত জেলে যেতে কিংবা জেলের বাইরে থাকতে জেলের বাইরেটাও নিরাপদ কিংবা অনুপর নয় আমি বলছি সবাই ভালো থাকবেন একবার ঘুরে যাই বুঝে যাই আমার সে হাঁটা পথের একদিন বাংলাদেশ জেগে উঠবে জানি আমরা তখন থাকবো কি থাকবো না জানি ষাট বছর পর উত্তম করেছি আমার পিতা নেই মাতা নেই সহযোগিতা বন্ধুরা অনেকে হারিয়ে গেছে রাস্তার এই মিছিলে ফেলে থাকা আমার বাংলাদেশ আজ অনেক উন্নত ধাপে ধাপে না এগিয়ে গেছে সে ব্যাপারে আন্তর্জাতিক স্বীকৃতি আসছে for refugees murdered to save the country. I don't know what's going on. Sometimes I feel that the other sector is good. People are real. I'm just working on the part of history when no man is alive. May God be the successor of the next time and to help the mountains. আমার বাবা আইনের শাসন প্রতিষ্ঠা ব্যবস্থা প্রতি তার ছিল নিষ্ঠা একাত্র মানুষের প্রতি ছিল ভালোবাসা জীবনের একটা আনন্দ বাবা বলেছিলেন যে চিন্তা করিস না কেসটা যে মিথ্যা আমি জানি কোর্সটা চার্জশিট হচ্ছে না চার্জশিট হলে আমি এটাকে কোয়াশমেন্ট জিনিস আমি হিসেছিলাম হ্যাঁ বাবা মারা যাওয়ার পরে কিছু ছিল ঢাকার রাস্তা সেদিনকে আমার সেই দল কি করে যাচ্ছি করে যাচ্ছি যে জজ সাহেবের দিকে যাচ্ছে আর কি আমার একজন পরিচিত জজ সাহেব আছে ওনাদের চেম্বারের দিকে যাচ্ছে এদিক দিয়ে যাওয়া যায় আর কি একটু দেখা করে যাবো আর কি সমস্যা আছে কোনো এখন তো স্যাররা আসেন ঠিক আছে আমি যাচ্ছি আপনাদের এখান থেকে বাধা আছে কোনো যাইতে হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওদিক দিয়ে তো কোর্ট আছে ঠিক আছে ওদিক তো লয়ারও বসে আমি আমি তো লয়ার টয়ারের কাছে যাচ্ছি না আচ্ছা ঠিক আছে সমস্যা আমি তো সোনালি ব্যাংক দিচ্ছি ভাই আমি তো এখানে সব ব্যাংকিং করতে আসিনি আমি একজন বিচারপতির সাথে দেখা করতে আসছি কথা বুঝতে পেরেছেন আমার বাবা বন্ধু ছিলেন ঠিক আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি যাচ্ছি বাবা অনেক বড় রয়ে যাচ্ছে আজকের আইন পেশার প্রতি আমার কোনো নবর নেই তবে আজকে যে জায়গায় এসেছি এখন বসে এসে মানুষ আজকে বিভিন্ন পেশার বিভক্ত এক এক পেশার লোক আর এক পেশাকে দিক সাথে তার খারাপ দিকে দেখে নিজের জীবনের চলার পথে আইন এবং প্রশাসনকে উনিশশো নব্বই সালের পর থেকে আমি মেনে চলেছি আমার চলার পথে আইনকে সবসময় শ্রদ্ধা করেছি anyone can condemn the court. But the right to have to support and protect youth matters. আমি জানি আমার বিশ্ববিদ্যালয় জীবনের অনেক শিক্ষক শিক্ষিকা মানববোধ করে বিচাররায় বিচারক বিচারক জীবন করতে মনে পড়ছে সাজ্জাদুল এক মুহূর্তে তিনি আমার বাবা ছিলেন তার সাথে অনেকেই ছিলেন ছোটোবেলায় মা বলেছিলেন আমি নাকি পরে পাগল হব জানি না কী হয়েছি বাবার চলে যাওয়া কারণ এখানে মান মৃত্যু আজকে আমি একজন আসামি আমি নাকি ড্রাগ বিক্রি করি বাংলাদেশে কে কী বিক্রি করে জানি না কে কি খায় জানি না বাবা সিগারেট বিরোধী ছিলেন আমাকে সিগারেট ছেড়ে মানা করতো আমি সিগারেট খেতাম এটাই আমার জীবন মানুষের চলার পথে একটি জীবন ভীষণ শ্রদ্ধা আমি সেই হল সুপ্রিম কোর্ট দিয়ে যাচ্ছি জয় হোক আপনাদের আপনাদের বিচার ব্যবস্থা এবং অবকাঠামোটি আমার কোনো অনাস্থা নেই মানুষের জন্য মানুষ জীবনের জন্য জীবন এই ফর এই ফুলের বাগানগুলিতে একটা আমার বাবারও বিচারণ ছিল জীবনের চলার পথে আজকে সে একবার দেশে চলে গেলাম আর কোনো দিন আসবো না বিচারলায় এটাই ঘুরেছিল বাবা ছিলেন আমি আইনজীবী হই জীবনের চলার পথে আইন পেশাকে লুদ্ধ রাখার জন্য কিন্তু সম্ভবভাবে আইন পড়ার মতন কোনো জায়গা ছিল না কাজ করার সময় ছিল না তাই আজকে হেঁটে হেঁটে চলে এসেছি সেই পথেই এখানে রেখে গেছি আমার প্রিয় ভূমি এবং প্রিয় সম্পদ প্রিয় বিচারালয় তুমি বেশ পিছনে থেকো আমরা বিচারিক আদালতে সর্বোচ্চ শ্রদ্ধা করে ম্যাচে করেছি দশ করে জিতবেন সালামালাইকুম वरक ठीक है আমি আমার মাকে করছি স্মরণ করছি সেই সকল সহযোগিতাকে যারা আজকে ডেকে নিন যাদের স্বপ্নে করা বাংলাদেশ জেগে থাকে তোমার সন্তানরা ভালো থাকে সঠিক দূরে ভাবে আমাদেরকে যারা স্মরণ করছেন তাদেরকে একটা কথাই বলছি মামলা মানি বাড়ি বাড়ির খেলা সেখানে যায় হয় বিচারে যখন বিকারা করি আমি জানি আমার আইনজীবী তিনি একজন কৌশল হিসেবে নিজেকে চিন্তা করেন তিনি হয়তো কষ্ট পাচ্ছেন তার কথা উপেক্ষা করে নয় তবে সে জানে যে আমি আমার এই জায়গায় লিখব যে আমার হেঁটেই চলেছি পথটি ভালো খারাপ কোনো জায়গা নয় কিন্তু বিচারকে মানুষ অনেক আইনের সাম্য জ্ঞান বাবার বাবা সাহেবের আমি শুনে আইনজীবী হিসাবে এ পেশায় নিযুক্ত হই হ্যাঁ Lord, please give me the sanity to accept give me courage to change the things I can and the wisdom know that it ছেলে করব নিবেদন আমার ব্যর্থার পূজা হয়নি সমাপন পূজা কটা দিন কালকে খাবা কি দয়ার সাগর যাবেন পনেরো দশ সেই গানগুলি অন্য সময়ের কাছে হারিয়ে গেছে আজকে কালো পোশাক ছাড়া যদি পালন করা কঠিন ব্যাপার হয়তো মাঝে মাঝে কখনো ভাই বোনকে ভালো কাপড় কিনে দিতে হয় কাপড়গুলো হবে না সেই এক নিরাপত্তা হই আমি যেন সেই নিরাপত্তা আজকে বিজ্ঞাপনে বিজ্ঞাপনে বঙ্গবন্ধুর ছবি হাসছে দেখে ভালোই লাগে আজকে ঢাকা মাস কোম্পানি ও বঙ্গবন্ধুর ছবি লাগিয়ে দেশে উন্নয়নের কাজ শুরু করেছে এই পিতা মুজিব সেখানে ক্রিয়া থাকে মাছ রাত দাও দাও প্রিয় পান করে E pra grama ficava legal, não deixava. Deixa অনেক কিন্তু ঠান্ডা হয়ে যাবে অনেক বড় বড় প্রতিবার আয় হবে চলে গেছে আমাকে বলে আরো বিশ বছর বাঁচব বাঁচব সবাই বলে আমার বাবা উপর ছিলেন ছিয়াশি বছর তিনি বলতেন ছিয়াশি বছর আট সাত বছর যে আপনি শুনতাম তিনি বলেন ছিয়াশি বছর তিনি যখন মারা যান সরকার আমার ভূমিকা থাকে হয় মৃত্যুর জল এবং সেটাকে গাড়ির চাপা মৃত্যু হচ্ছে আমাদের বাসার সামনে সেটা আমি জানতাম না তবে অনেক সময় মৃত্যু আমরা জগতের যে পর্যায়ে দাঁড়িয়ে আছেন আপনাদের সাথে আমার কোনো অভিযোগ নাই তারপর ভুলে যাবেন না আপনার চলে যাওয়ার পর আপনার সন্তানরা আপনার রেখে যায় করবে মানে আপনাকে তারা সম্মানিত বোধ করবে আপনার ঘামের ধন সেটার ধন তারা ভোগ করবে যারা ভিতরে শ্রদ্ধাবোধ জাগাবে লজ্জা তার গরিব দেশ হলো she kisses the heart, but she has to তারপর কি না জানি না এই সমস্ত বিজ্ঞাপন আসছে সেখানে কেনার সুবিধা করছে তিনি জানেন কি না জানি না তবে যারা বিক্রি করছে তারা তো ভালোই আছে Juni Thank you. হবে শীতল হবে কত দূর আর কত দূর বলো মা ওই আধারের ভুকুকিতে ভয় নাই জানি তোমার চরণে জানি পাবো ঠাই এখানে যাবেন কোর্ট কাছারি জশ কোর্ট হ্যাঁ জশ কোর্ট ক টাকা নেবেন আশি ষাট টাকা নেই আচ্ছা সত্তর টাকা তাড়াতাড়ি যান ভিতর দিয়ে যেদিকে যাম না ভিতর দিয়ে ভিতর আমি একটু রাস্তায় ঘুরতে ঘুরতে খামাখাই ঘুরলাম তাড়াতাড়ি যান দশটা পর বসে আছে আমার ফাঁসি দল না কিচ্ছু না আমার সঙ্গে দুষ্টামি করতেছি আপনার সাথে আজ আবার সেই পথে দেখা হয়ে গেল বলো ভালো আছো তো বলো ভালো আছো তো আমার সেই পথে দেখা হয়ে গেল ভালোবাসত বল